আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ব্যতিক্রমী সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল নিয়ে এসেছি তো এটা হচ্ছে হোলি ফেসবুকের মতো এটা কি ফেসবুক বলাই চলে ফেসবুকের কপি এটা কিভাবে কিভাবে আপনারা ব্রিথ করবেন সরি ফর দ্য ইন্টারাপশন তো আপনারা এখানে অ্যাডমিট এরিয়াতে অ্যাডমিট এরিয়াতে যেগুলো ফিচার্স পাবেন সেগুলো দেখাচ্ছি এখানে যে কোনো আপনাদের নোটিফিকেশন আসবে কেউ যদি রিপোর্ট করে কোনো ইউজার যদি নোটিফিকেশন ব্যাজের জন্য রিকোয়েস্ট করে সবগুলো নোটিফিকেশন এখানে আসবে আপনি ম্যানুয়ালি যে দেখতে পারবেন যার কারণে কোনো তুলে ছিল না আমি দেখাতে পারিনি চলেন এখন দেখে আপনাদের কিভাবে একটা ফেসবুকের হুবহু ব্লগ তৈরি করবেন প্রথমে আপনাদের ডোমিন অ্যান্ড হোস্টিং কিনতে হবে বাংলাদেশের আমি যেটা আপনাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে গুগল করতে হবে এখানে খুবই অল্প দামে আমাদের ভাই তারা কিন্তু আমাকে কোনোভাবে প্রমোট করে আমি এখানে দেখেন আমি দুই বছর ধরে তাদের সাথে আছি সো আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন প্রথমে এটা কিনতে হবে গুডওয়ান্ডাতে আলটিমেট জিএসপি ক্লাব এই স্কিপটা কিনতে হবে নিমবাটি মার্কেট থেকে তো এটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো জাস্ট এটা একশো তিরিশ ডলার আমার কাছে যেহেতু এটা পারচেস করা আছে আপনারা চাইলে আমি আপনাদেরকে খুব কম মূল্যে আপনাকে ইনস্টল করে দিতে পারবো চলেন নেক্সট স্টেপে চলে যায় এখানে আমার অনেকগুলো ডোমেন সাব ডোমেন অনেকগুলোই আছে সো সো এখানে হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা ডাউন আপডেট করতে হবে প্রথমত তো আমার স্ক্রিপ্টটা আপলোড করতেছি একটু টাইম নিবে একটু কষ্ট দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নেটে একটু স্পিড স্লো সেজন্য একটু সময় নিচ্ছে তো আপনাদের নেটের স্পিড অনুযায়ী দ্রুত আপলোড হবে এবং হোস্টিংটাও মেটার করে হোস্টিংটাও বেশি একটা বড় সাইজের না ছোট স্টার্ট আপ হোস্টিং নেওয়া যার কারণে একটু স্লো আমার আপলোড প্রায় শেষ এখানে গ্রিন সিগন্যালটা আসলে আমাদের কমপ্লিট হয়ে যাবে করতে হবে এখানে গ্রিন চলে আসছে তো এখানে আমরা ক্লোজও করে দিতে পারি এখানে করতে হবে নেট স্লো হওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে তো এই ফাইলটা ডিলিট করে দিয়ে আমরা চলে তো আমাদের এখন এই স্ক্রিপ্টটা ইনস্টল করতে হবে এখানে স্কিপে হিট করলেই চলে আসবে এখানে পাঁচ কেস পারচেস কে দিতে হবে ওয়েব একটু ওয়েট করেন পারচেস কেটা দিয়ে তো পারচেস কোডটা হয়ে গেছে এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে ডাটাবেস ক্রিয়েট করে জন্য সেই চ্যানেলে এখান থেকে এসে এখানে ক্লিক করতে হবে তো আমাদের ডাটাবেস যেটা ক্লিক করতে হবে আমাদের ক্রিয়েট করা ছিল একটা ডাটাবেস তো সেটাই আমি ইউজ করতেছি সমস্যার সমাধান হয়নি মনে হয় কোনো একটা সমস্যা দিয়ে থেকে যাচ্ছে তো জাস্ট ট্রাই করতে এরকম হওয়ার কথা না এরকম কখনো সমস্যা অবশ্য হয় না হচ্ছে না বলেই জানা যায় আমার একটু পিএসপি মাই অ্যাডমিন থেকে আমাকে আগের স্ক্রিপ্ট আগের <clears throat> যখন ডাটাগুলো ছিল মাই স্ক্রিন ডাটাবেজে সেগুলো ডিলিট করতে হবে তো এখন এক্সট্রাক্ট হয় নাই আমার এখানে এখানে দেখেন টুইট অলরেডি একটা আছে এই জন্য আমার টুইট হয়েছে আপনাকে ডিলেট করতে হবে দেখেছেন ছোট একটা বিষয়ের জন্য কত বড় মহাভারত আশ্রদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি আরেকবার ট্রাই করে আমার কিন্তু এইচটিটিপি হয়েছে তাহলে এত লং কি দরকার ছিল এই যা হওয়ার হয়েছে ভালোই হয়েছে জুম করে বলিবার কিছু নেই আশা করি কোনো সমস্যা নেই মাত্র ছোট্ট একটা এনএসএল এর জন্য এসএসএল সার্টিফিকেটের জন্য আমাদের পুরো ওয়েবসাইটটাই ব্রেক করেছে এটা কিন্তু খাটো বিষয় ধরিবেন না এসএসএল কিন্তু একটা সিকিউরিটি পার্সেস এই দেখেন আমাদের কিন্তু এখন পুরো ওয়েবসাইটটা কমপ্লিট না না কোনো কোনো সমস্যাই নেই বাকিটা আপনাদের যদি অ্যাডমিন প্রসেস করার বাকিগুলো যদি এডিট করতে পারেন বাকি থিম আছে অনেক থিম আছে এখানে আমার মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদের কিছুটা চার্জ দিতে হবে সিঙ্গারের জন্য অনেকগুলো প্রচুর স্ক্রিপ্ট আছে প্রচুর থিম আছে এখানে যেমন আমি যদি সার্চ দেই থিম অনেক অনেক অনেক অপশন আছে এখানে অনেক অপশন আছে অনেক অপশনই আছে তো আজকে পর্যন্ত নেক্সটে অন্য কিছু আনার চেষ্টা করবো